ক্লাস হচ্ছে আমরা ওয়েবসাইট গুগলে ইন্ডেক্স করব। আর যদি আমরা এই সার্ভিসটা শুধু আমরা ফাইবার মার্কেট প্লেসে দেখি তাহলে এখানে আপনারা প্রচুর এরকম সার্ভিস পাবেন যারা শুধু এই ছোট্ট একটা কাজ শিখে গুগল ইন্ডেক্সের কাজ শিখেই মার্কেট প্লেসে নেমে ইনকাম করতেছে আমাদের ফ্রি অনেক স্টুডেন্ট আছে যারা ফ্রিতে এগুলো কাজ শিখছে শেখার পরে এখন মার্কেট প্লেসে ভালো একটা পর্যায়ে আছে গুগল ইন্ডেক্স আমরা যদি এটা লিখে সার্চ করি এখানে অনলি সার্ভিস আছে মাত্র ছয়শো সাতানব্বইটা গুগল ইন্ডেক্স দেখেন এখানে গুগল ইন্ডেক্সের অনেকগুলো গিক আছে দেখেন কতজনে পাঁচ ডলার করে সার্ভিস দিতেছে index your backlink and page Google in on day okay এখানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে গুগল ইন্ডেক্স তো এখানে এগুলো হচ্ছে কিছু কিছু অন্য সার্ভিস চলে আসছে এগুলো হচ্ছে গুগল ইন্ডেক্সের সার্ভিস তো আমরা চাইলে আমাদের সাইটগুলো কিভাবে গুগলে ইন্ডেক্স করাতে পারি সেটা দেখব ওকে তো দেখেন এখানে অনেকগুলো সার্ভিস আছে আমরা চাইলে এরকম একটা সার্ভিস দিতে পারি আর যদিও সার্ভিস খুবই কম যদি আমরা অনলাইনে দেখি সর্বোচ্চ পঞ্চাশটা বেরোবে কিনা ওকে পঁচাত্তরটা সার্ভিস কিন্তু এখন বেরোইতেছে আর যারাই কাজ করতেছে তারাই দেখেন যারাই অনলাইন আছে তারাই কাজ পাচ্ছে এখানে এই একজন দেখেন Google I will fix index coverage error in the Google search console okay তার মানে গুগল সার্চ মানে কনসোলের ভিতরে বা গুগল ইন্ডেক্স করতে তারও কিছু প্রবলেম হলে সেটা তিনি ফিক্সড করে দেবে আর কি বিনিময়ে তিনি পাঁচ ডলার করে নিতেছে দেখেন প্রচুর কাজ পাইতেছে যারাই অনলাইন আছে দেখবেন যারাই অনলাইনে এখানে দেখাইতেছি পঁচাত্তর জনের মধ্যে সবাই দেখেন কাজ পাচ্ছে এখানে সবাই কাজ পাইছে ঠিক আছে তো এইভাবে কাজ পায় তো এটা কিভাবে করে এটা আমরা যদি দেখি এখানে তিনটা চারটা পদ্ধতিতে গুগলে ইন্ডেক্স করা যায় তিনটা চারটা পদ্ধতিতে তো আমি যদি গুগল ইন্ডেক্স করাইতে যাই সেক্ষেত্রে আপনাকে সি প্যানেলে যাইতে হবে সি প্যানেল থেকে করা যাবে আবার চাইলে আমরা ওয়েবসাইটের ভিতর থেকে করতে পারি আবার আমরা একটা প্লাগ ইন নামেও করতে পারি তার আগে আমাদের যে যাইতে হবে গু এখানে লিখতে হবে সার্চ করতে হবে Google webmaster master tools আপনারা গুগলে এসে সার্চ করবেন ওয়েব মাস্টার টুলস গুগলের এটা একটা নিজস্ব কনসোল বা আচ্ছা, ইয়া এখান থেকে আমাদের কি সাইটগুলোকে ইন্ডেক্স বা তাদেরকে দেখানো দেখাতে হবে আর কি যে ইন্ডেক্স করতে হবে তো এখানে দেখেন Google search welcome to Google search console এখানে বলতেছে তো এখানে দুইটা অপশন আছে ভেরিফাই করার অপশন এখানে আপনার ডোমেনটা দিতে হবে ধরেন আমার একটা ডোমেন আছে আমাদের ইনস্টিটিউটের দেয় যাই ধরেন আমাদের নিউ লাইফ হচ্ছে ইনস্টিটিউট ডাব্লিউপি অ্যাডমিন দিবেন দিয়ে WP okay slash WP admin এটা লিখে আমরা সার্চ করব আপনার ওয়েবসাইট যে কোনো একটা ওয়েবসাইট থাকলে আপনাকে প্রথম অবস্থায় এটা এরকমভাবে করতে হবে আর কি তো ওকে একটু অপেক্ষা করি আমরা এখান থেকে অনলাইন অনলাইন অনলাইন ওকে এটা আমি কপি করি ওকে আমার ইয়া দিয়ে দিলাম এটা ভুল দেখাচ্ছে ওকে আমরা ওয়েবসাইটে ঢুকে পড়ছি আর কি এখানে আপডেট করে ফেলি এখান থেকে আমরা এই মেথডে আমরা কাজ করতে পারি সেখানে কিভাবে করা যায় আমি এখানে দুইটা মেথড দেখাবো ওয়েবসাইটের ভিতরে এখানে দেখেন আমরা যখন ওয়েবসাইটের ভিতরে আসবো এখানে লেখা আছে অ্যাপিরিয়েন্স অ্যাপেরিয়েন্স থেকে আমরা চলে যাব থিম এডিটর এখানে আছে থিম এডিটর এখানে ক্লিক করতে হবে ওকে আমরা এখানে থিম এডিটরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কোডিংগুলো আসবে একদম সিম্পলভাবে কোডিং আসবে কোডিং যদি না বুঝেন কোনো কিছু দরকার নাই আপনারা যেটা করবেন এই দিকে দেখেন একটা বার আছে মানে এখানের দিকে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার দেখবেন যে থিম হেডার নামের একটা অপশন আছে তো আমরা এখানে ক্লিক করব পিএসপি হেডার ডট পিএসপি আছে ওকে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা আমাদের গুগল সার্চ কনসোল যেটা থাকবে আমাদের ডোমেনটা আমরা নিয়ে নেই এখানে হচ্ছে আমাদের ডোমেন ডট কম ডোমেন এটা হচ্ছে new life learning institute BD dot com যদি আপনার এসটিপিসি থাকে তাহলে সম্পূর্ণই কপি করবেন ওকে আমার এসটিপিসি আছে তো আমি এটা সম্পূর্ণ ইউআরএলটা কপি করে সেকেন্ড দেখেন দ্বিতীয়টা আছে এখানে আমরা প্রথমটা দরকার নেই আমরা সেকেন্ডটাই সেকেন্ডে ইউজ করবো এখান থেকে আমরা এটাতে ক্লিক করে ক্রিয়েট মানে কনফার্ম করবো ওকে কনফার্মে ক্লিক করি ওকে এখানে গুগল ইন্ডেক্স করার অনেকগুলো সিস্টেম আছে এসটিমেল দিয়ে করা যায় গুগল অ্যানালাইটিক্স দিয়ে করা যায় গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করা যায় ডোমেন নেম প্রোভাইডার এখানে অনেকগুলো মেথড আছে আমরা যেটা করব এখানে দেখেন সিম্পলভাবে একটা আছে এটা এটা যদি আপনি ডাউনলোড করেন আমি ডাউনলোড করে রাখি পরবর্তীতে কাজে লাগবে ওকে এটা হচ্ছে আপনার এসটিমেল ফাইল এটার মাধ্যমে আমরা কি আমাদের ওয়েবসাইটটা গুগল গুগলের সাথে ইন্ডেক্স করতে পারবো এটার মাধ্যমে আর যদি আপনি চান অ্যাড থেকে সহজ পদ্ধতি সেটা হচ্ছে এসটিমেল ট্যাগ ওকে এখানে আমি ক্লিক করব এখানে বলে দিচ্ছে copy the meta tag below and the paste into our site home page it should go in the head section before the first body okay এখানে বলতেছে যেটা হেডের যেখানে শুরু হয়েছে হেডের শুরু শুরু সেকশনে নিয়ে যে কোনো একটা জায়গায় আমরা পেস্ট করলেই হয়ে যাবে আর বডি এখানে বডিতে দিতে হবে আর কি ওকে আমরা দেখি কিভাবে এটা না বুঝলে সমস্যা নেই আমরা এই এখানে যে এস্টিমেল কোডটা আছে আমরা যদি একটু ভালোভাবে দেখি আমাদের কি রেকর্ড হচ্ছে হাসিবুল ওকে হ্যাঁ, আমরা এস্টিমেলের এই কোডটা এই যেখানে দেখেন আমরা যদি ম্যানুয়ালি কপি করতে চাই হয়তো আমাদের ভুল হতে পারে কিন্তু এখানে দেখেন কপি লেখা আছে কপি এটা আমরা কপি এখান থেকে কপি করব ওকে কপি করে আমরা যেটা করব আমাদের ওকে আমাদের এটা হচ্ছে header dot psp okay header dot header dot PSP theme header এখানে আছে এখানে বলছে কি হেডারের প্রথম থেকে শুরু আছে বডির মাঝখানে ইউজ করতে হবে আর কি বডির আগে মানে হেডারের একটু বালা করে যদি আমি আবার দেখাই এখানে যেটা বলছে এখানে দেখেন header section before the body সেকশনের আগে দিতে হবে মেবি ফার্স্টে প্রথমে দিতে হবে বডির আগে দিতে হবে যদি এটা আমরা এখান থেকে দেরি দেখেন হেডার কোথায় শেষ এটা হচ্ছে হেডার এখানে শেষ আর এটা হচ্ছে বডি ওকে বডি সেকশন তার মানে হেডারের প্রথমে দিতে হবে তো আমরা এখানে দেখেন এখানে যে কোনো একটা জায়গায় এখানে দেখেন প্রথমে হেডার ফার্স্ট শুরু আর হেডার শেষ মানে এর মাঝখানে যে কোনো একটা জায়গায় আপনাকে পেস্ট করতে হবে যেহেতু আমি একটি স্পেস বের করলাম আপনারা জাস্ট এইটুকু মনে রাখেন হেডারের যেখানে শুরু দেখেন হেডারের এখানে শেষ আর এটা হচ্ছে শুরু যে কোনো এই যে ধরেন বডি এটা হচ্ছে বডি বডির এখানে শুরু তারপর নিচের দিকে যদি আমরা যাই বডির বডির কোথায় শেষ আমরা একটু দেখি ওকে বডির এখানে বডি শুরু হয়েছে কিন্তু শেষ তো দেখতেছি না ওকে যাই হোক তো এখানে সেম আপনি যেখানে থাকেন যে কোনো একটা জায়গায় হেডার শুরু হয় হেডার শেষ হয় এটাতে আন্ডারস্কোর দিয়ে বা ইয়া স্লাস দিয়ে শেষ হয় যেমন এখানে আমরা যেটা করবো মাঝখানে আইনে আমরা এখানে পেস্ট করে দেবো আমাদের যে ট্যাগটা আছে মানে আমাদের ভেরিফিকেশন যে এস্টিমেল কোডটা আছে ইন্ডেক্সের কোডটা সেটা আমরা এখানে আইনা পেস্ট করে দেবো দেখেন কোডটা হচ্ছে এটা এটা আমরা পাইলাম কোথায় এখান থেকে ওকে তো এবার আমরা যেটা করব এখান থেকে আপডেট ফাইল এখানে আমরা আমরা আপডেট ফাইলে ক্লিক করব এবার সাকসেসফুলি ফাইল এডিট আছে ফাইল এডিটিং সাকসেসফুলি এটা ভালোভাবে এটা এডিটিং হয়েছে এবার আমরা ভেরিফাই করি ওকে ভেরিফাইতে ক্লিক করি চেক দ্য ভেরিফিকেশন আমাদের বলতেছে অনারশিপ ইজ ভেরিফাই তার মানে এটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে ওকে আমরা যদি চাই এখন আমাদের প্রপার্টিতে যেতে পারবো দেখেন আমরা প্রপার্টিতে চলে আসলাম দেখেন স্টার্ট গট ইট এটা ইন্ডেক্স কিন্তু গুগলের মধ্যে হয়ে গেলে এখান থেকে আমরা অনেক কিছু দেখতে পারবো আমাদের সাইটে কোথা থেকে আবার এখান থেকে সাইট ম্যাপ তৈরি আরও অনেক কিছু করা যায় এখানে কত মানুষ আসতেছে অ্যানালাইটিক্স ওভারভিউ সব কিছু এখান থেকে দেখা যাবে গুগল কি কি লিঙ্ক দিতেছে মানে এ টু জেড এটার মাধ্যমে করা হয় কিন্তু এখানে কেউ এসে কাজ করে না এরকমভাবে আমরা চাইলে এভাবে আমাদের সাইটটা কি গুগলের সাথে কানেক্টেড করতে পারি বা গুগলের সাথে পরিচয় করাই দিতে পারি একটা মেথড গেল আমি একটা শিখাইলাম এই একটা মেথড তো ধরেন এটা আমি আবার কেটে দেই ঠিক আছে একবার ভেরিফাই করছি তো আমি কেটে দিলাম কেটে দেওয়ার উদ্দেশ্য আছে আমি একবার করলাম এই মেথডে আরেকটা মেথড দেখাই ধরেন এখানে যাই যদি আমি অ্যাড এ প্রপার্টি দেখেন অ্যাড এ প্রপার্টি লেখা আছে অ্যাড এ প্রপার্টি আমি সেমভাবে আমার ডোমেনের নামটা লিখে আবার নতুনভাবে যদি আমি অ্যাড করতে চাই করতে পারবো সমস্যা নাই ধরেন এই ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ক্রিয়েটে ক্লিক ও সরি ওকে অ্যাড এখানে দিলাম এখানে আমাদের দিয়ে নিচের দিকে কন্টিনিউ করলাম দেখেন এটা ভেরিফাই বলতেছে ওকে আগেরটা ডিলিট করতে হবে বুঝতেছি remove ওকে নিউ রিকোয়েস্ট তো যাই হোক আমরা যদি আরেকটা প্রপার্টি অন করি ধরেন আমার আরেকটা ডোমেন আমি করতে চাইতেছি তাহলে কিভাবে করতে হবে সেমভাবে এখানে এখানে আরেকটা ডোমেন যদি করতে চান এখানে এসে প্রপার্টিতে দিবেন আপনার ডোমেন দিবেন ধরেন আমি আরেকটা ডোমেন আপনাদেরকে দেখাই সেটার নাম হচ্ছে Gazaria freelancing IT okay Gazaria freelancing IT dot com এটা আমি অ্যাড করি এখানে আমি ডোমেনটাকে ফুল কপি করি এটা আমি আরেকটা মেথডে দেখাবো ওকে এটা আমি এখানে দিলাম সরি হয় নাই আগে এটা অ্যাড করে ফেলি ওকে এবার দেখেন এটা আমি সম্পূর্ণ কপি করলাম কপি করে আমার গুগল কনসোলের এখানে নিয়ে আসলাম এখানে এনে আমি আমাদের স্ল্যাশটা কেটে দিলাম কন্টিনিউ ওকে কন্টিনিউ করি ওকে তারা একটু চেক করতেছে প্রপার্টি তো এখানে বলতেছে এইভাবে করতে হবে ওকে আমরা এখান থেকে আমরা এসটিএমএল কোডটাই নিব এখানে আমি আপাতত কপি রাখি কপি করে রাখলাম কোডটা এবার আমার ড্যাশবোর্ডে চলে আসলাম এখানে দেখেন লেখা আছে প্লাগ ইন প্লাগ ইনে আমরা যাব এখান থেকে হেডার ডট হেডার হেডার এখানে উপরে দেখেন অ্যাড এ নিউ লেখা আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে নিচে আমরা লিখবো হচ্ছে হেডার হেডার লিখলে চলে আসে দেখি আসে কিনা header header okay header header header okay এক সেকেন্ড হেডার ডট এখানে চলে আসে একটা plug in header header footer header header footer এটা ডটপি এটা পিএসপি দিয়ে তো head header dot footer okay এটা কপি করি আমি এই লেখাটা কপি করি হেডার ডট ফুটার এটা দিয়ে লাগলে আসতো নাকি আপডেট করে ফেলছে প্লাগ ইনটা আমরা অনেকদিন আগে কাজ করতাম তো যাই হোক নিচের দিকে আসি okay at WP code copy instant header to and footer okay header to footer code manager okay এই একটা আছে পাইছি এই একটা আমি আমার পরিচিত একটা ছিল সেটা আমি খুঁজতেছি হেডার ডট ফুটার এটা dot footer. Add instant add manager okay okay যাই হোক আমরা উপর থেকে একটা নেই নিয়ে আমরা কাজ করি ওকে তো এখানে দেখি কোনটা এটা হেডার হেডার ফুটার ম্যানেজার এখানে আমরা ইনস্টল করি এটা আগে দেখি এটা তো হয় কিনা আমি আগেরটা পাচ্ছি না তো এখানে আমাদের এটা হয়ে গেছে অ্যাক্টিভ করে ফেলি তো এখানে দেখি প্লাগিনটা কোথায় গেল হেডার ফুটার হেডার ওকে সেটিংসে যাই আমরা ওকে এখান থেকে আমরা এখানে চলে যাই দেখি হেডার ডটার ফুটারটা কই গেল আবার সেটিংস টুলস আচ্ছা এখানে তো থাকার কথা ওকে আমি আবার প্লাগ এনে যাই দেখি আইকনটা কোনটা ওকে এটা ডিঅ্যাক্টিভ করে দিই আমি নতুন করে আবার ইনস্টল করি অন্য আরেকটা এটাতে বোঝা যাইতেছে না এটা কোন জায়গায় যাইতেছে okay header header code okay উপরেরটা এটা দেখি কোড মেবি আইকন এটা হতে পারে এটা দেখি ইনস্টল করে প্লাগ ইন দা করা আরও সহজ কিন্তু ওকে এখানে আমরা header okay header and footer okay header and ফুটারের এখানে আমি ক্লিক করি আমাদের প্লাগ ইনের এখানে আসলাম এখানে আমাদের কোডটা রাখার অপশন আছে কিনা দেখি ওকে পাইসি দেখেন তো এখানে আমরা এই এটা হচ্ছে আমাদের প্লাগ যখন আমি ইনস্টল করছি তখন কিন্তু এটা ছিল না ওকে এটা এরকম দেখাচ্ছে তো আমরা যেটা করব আমাদের যেহেতু বলছে হেডার অ্যান্ড ফুটারের মাঝখানে রাখতে হবে হেডারের মানে লাস্টের দিকে রাখতে হবে মানে যেখানে শেষ সেখানে আমরা হেডারেও রাখতে পারি ফুটারেও রাখতে এখানে আমরা ক্লিক করব ওকে হেডারের এখানে এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের কোড যেটা কপি করা আছে এটা আমি কোডটা হচ্ছে এটা তো কোডটা কপি করি দেখি এটাতে হয় কি না অ্যাড করে এবার আমি এটা সেভ করি সেভ ওকে এটা হেডারে রাখছি ঠিক আছে সেভ করে ফেলছি এবার আমি এখানে আইসা দেখি ভেরিফাইতে ক্লিক করি দেখি এবার হয় কিনা এটা দিয়ে হ্যাঁ এটা দিয়েও দেখছেন ভেরিফাই হয়ে গেছে তার মানে আমরা দুইটাতে দেখলাম দুইটা দিয়ে কিন্তু করতে পারছি এই প্লাগ ইনটা যদি একটু খুঁজতে খুঁজতে একটু প্রবলেম হয়েছে মানে খুঁজে পাওয়া প্রবলেমই তো তারপরে দেখেন এটা আমরা করে ফেলছি এখানে কি প্লাগ ইন ইউজ করছি একটু যদি আমরা দেখি আমরা আবার যদি প্লাগ ইনে যাই প্লাগ ইনে গেলেই দেখতে পারবেন এখানে আমরা ইউজ করছি হচ্ছে ডাব্লিউপি কোড এটা ডাব্লিউপি কোড এটা যদি আমরা এখানে এসে প্রথমে যদি লিখি ডাব্লিউপি কোড অথবা হেডার লিখলেও আপনারা পেয়ে যাবেন হেডার হেডার লিখলেও আপনারা পেয়ে যাবেন সমস্যা নাই এটা প্রথমে আছে ডাব্লিউপি কোড এই দেখেন প্রথমে চলে আসতেছে এটা ওয়ান মিলিয়ন ডাউনলোডার আছে এটা দিয়ে করা যাবে আরেকটা মেথড আছে সেটা হচ্ছে এসটিমেল কোড রাখা সেটা কোথায় রাখতে হয় এটা সেটা রাখতে হয় সি প্যানেলও ওকে আমি আমার ইয়ার থেকে আমার আর একটা কম্পিউটার থেকে দেখাচ্ছি আমি এটা আপাতত স্টপ করি ওকে শেয়ার করা অপশন এখানে আমি সার্চ করি সেমভাবে web web master tools web master master tools এটা লিখলেই হবে লেখার পরে আমাদের ডোমেনটা ইয়া করে গুগল সার্চ ওকে এটা স্টার্ট করে দিই আবার সেমভাবে আগের মতো আর এখানে যেটা করব আমাদের ডোমেনটা হচ্ছে যেটা আমি ভেরিফাই করলাম কিছুক্ষণ আগে এটা জাস্ট দেখাবো এটা ভেরিফাই করার কিছু নাই সেম একই নিয়ম এখানে আমি এখানে লিখবো হচ্ছে ডাব্লিউ সি প্যানেল লিখি okay cPanel cPanel cPanel অপশনগুলো দিয়ে দেয় সি প্যানেল লগ ইন করার দেখি তো আমার এখানে সি প্যানেল লগ ইন করার অ্যাক্সেস আছে ওকে আমরা সেমভাবে আমাদের ডোমেনটা নিব এখান থেকে এটা হচ্ছে আমাদের ডোমেন সেমভাবে আপনি আমার মতো করে আগে যেভাবে করছি ওইভাবেই ডোমেনটা নিলেন নিয়ে এখানে আমি এটা লগ করলাম লগ ইন করে এখানে আমি পেস্ট করলাম হচ্ছে আমাদের ডোমেনটা দিয়ে নিচের দিকে দেখেন ওকে এস এসটিবিসি আসে নাই এটা আসতে হবে ওকে এবার হবে তো এটা আমরা এটা ফুলটা পেস্ট করে দেই অ্যাড্রেসটা এবার কন্টিনিউ করি আমাদের এটা কন্টিনিউ হচ্ছে ওকে এখানে দেখেন একটা কোড আছে এতক্ষণ তো আমরা এসটিমেল দিয়ে করলাম ওকে দুইটা মেথড দেখলাম এসটিমেলের এবার যদি আমরা এখানে দেখি download code download HTML code download okay এটা দিয়ে আমরা করতে পারবো এখান থেকে যদি আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাই নিচের দিকে আসি file manager database file manager okay file manager সি প্যানেলে এক একটা জায়গায় এক একটা সি প্যানেলে আমাদের আসতে হবে পাবলিক ডট এসটিমেলে এখানে আসতে হবে এখানে এসে আমাদের দেখেন উপরে লেখা থাকবে আপলোড এই যে দেখেন একটা লেখা আছে আপলোড আপলোডের এখানে এসে এখানে এসে আমাদের সিলেক্ট ফাইল আমরা যে স্টিমের ফাইলটা ডাউনলোড করছি সেটা এখান থেকে দিতে হবে আর কি সিলেক্ট করতে হবে দেখি এটা হচ্ছে আমাদের স্টিমের ফাইল ওকে এটা আমরা এখান থেকে ওপেন করে দিব করে দিয়ে দেখেন এটা গ্রিন হয়ে গেছে ঠিক আছে তার মানে আমাদের এসটিএমএল ফাইলটা আপলোড হয়ে গেছে এখানে দেখেন এসটিএমএল ফাইল হচ্ছে এটা সরি এটা তো ডাউনলোড করছি ওকে এটা হচ্ছে আমাদের এস্টিমেল ফাইল এইভাবে আপনি চাইলে কি ভেরিফাই করতে পারবেন এবার যদি আমি আমার ইয়াতে এখানে ভেরিফাইতে ক্লিক করি দেখি ভেরিফাই হয় কিনা ওকে এটাতেও ভেরিফাই আপনি চাইলে দুইভাবে এই কাজগুলো তিনভাবে কাজগুলো করতে পারবেন যে কোনো মেথড আপনার এক মেথড না হলে আরেক মেথডে আপনার কাজ করবে তিনটা মেথড দেখার কারণ হচ্ছে এক একজনের এক এক রকমের প্রবলেম হতে পারে তো আপনারা তিনটা ম্যাথডে চেক করবেন তিনটা ম্যাথডে যদি গুগলে ইন্ডেক্স করতে পারেন ধরেন এক মেথডে কাজ করলো না আরেক মেথডে করলেন আরেক মেথডে কাজ করলো না আরেক মেথডে করলেন আরেক মেথডে কাজ করলো না আরেক মেথডে কাজ করলেন তিনটা মেথডই দেখাইলাম আর মেয়েদের চাইলে এগুলো মাঝে মাঝে বাইরের প্রবলেম করে সেটা দেখলে মানে বিষয়টা দেখলে বুঝতে পারবেন আশা করি তো আজকের ক্লাসটা এইটুকুই ছিল আমাদের গুগল ইন্ডেক্সের ক্লাস তো আশা করি সবাই একটু আমাকে এরকমভাবে একটা যে কোনো তিনটা মেথডে দেখানো অথবা একটা মেথডে দেখান আমাকে জাস্ট এই অনারশিপ ভেরিফাই ভেরিফাইড এই এটা করে আপনারা কি করবেন ইয়া করে দিবেন স্ক্রিনশট দিবেন ডোমেন কি আপনাদের আছে মনে হয় না ডোমেন না থাকলে তো করতে পারবেন না আরেক ঝামেলা ওকে তাহলে একটা কাজ করবেন ভিডিওটা একটু ভালো করে দেখে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে আর কি যখন আপনারা ইয়া এইগুলো কাজে হাত দিবেন যখন কোনো বায়ার আপনাকে নতুনভাবে একদম অন পেজ এসিও করতে বলবে তখন আপনাকে এইগুলো করতে হবে আপনাদেরকে তো এটা জানা রাখা খুবই দরকার এটা হচ্ছে গুগলের ইন্ডেক্স করলেন তার মানে গুগলের সাথে আপনার সাইটটাকে পরিচয় করে দিলেন গুগল এখন আপনার বাড়িতে আসা যাওয়া করবে তারপরে যদি কন্টেন্টগুলো ভালো হয় তাহলে আপনার সাইটগুলো কি র্যাঙ্কিংয়ের দিকে নিয়ে যাবে আমরা অনেকে আছি এই গুগল ইন্ডেক্সটা না করার কারণে আমাদের অনেক ভালো ভালো কি থাকে কন্টেন্ট থাকে ভালোভাবে আর্টিকেল লেখে তারপরে গুগলের কোনো পেজে র্যাঙ্ক করে না কারণ হচ্ছে একটাই ইন্ডেক্স করা থাকে না তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন কিভাবে কিভাবে কাজগুলো করে তো আজকের মতো আমরা এখানে স্টপ হয়ে যাই